আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ টেকনাফ উপজেলায় সাবরাং ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র পাঁচ হাজার দুইশো নারীর মাঝে জনপ্রতি তিরিশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে আজ সকাল ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন এ সময় ইউপি সদস্য উপকারভোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পবিত্র মাহে রমজান মাসে এ খাদ্য সহযোগিতা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে উপকারভোগী পরিবারগুলো উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা শহীদ এটিএম জাফর আলম ফাউন্ডেশন স্মৃতিবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে রুমখা পালং এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ এটিএম জাফর আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা এবং বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয় এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কক্সবাজারে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা আজ নবমী এই উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে ধর্মপ্রাণ পুণ্যার্থীদের ভিড় বেড়েছে চলছে দেশের কল্যাণ ও শান্তি কামনায় প্রার্থনা আগামীকাল দেবীর বিসর্জন হওয়ার মধ্য দিয়ে শেষ হবে এ পূজা উৎসব মহেশখালী উপজেলা হাসপাতালে চব্বিশ ঘন্টায় তেইশ শিশুর নর্মাল ডেলিভারি সম্পন্ন হয়েছে গত আটাশ মার্চ একদিনে উনিশ শিশুর ডেলিভারি সহ উনত্রিশ মার্চ সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় হাসপাতালের লেবার ওয়ার্ডে এই তেইশ শিশুর জন্ম হয় অতীতে একই সাথে এত শিশুর ডেলিভারি হয়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসডিজি গোল অর্জনের লক্ষ্যে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর উদ্দেশ্যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি উদ্বুদ্ধকরণে কাজ করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এরই ফলশ্রুতিতে দুর্গম যোগাযোগের দ্বীপ উপজেলার এই হাসপাতালে প্রাতিষ্ঠানিক ডেলিভারির হার নিয়মিত বাড়ছে উখিয়ায় অবৈধভাবে পাচারকালে বালি ভর্তি তিনটি ডাম্পার জব্দ করা হয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এই অভিযান চালায় গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে পালংখালী এলাকায় এই অভিযান পরিচালিত হয় উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান সংঘবদ্ধ সিন্ডিকেট সরকারি সংরক্ষিত বন হতে অবৈধভাবে বালু উত্তোলন করলে এসব ডাম্পার জব্দ করা হয় অভিযানকালে ওই এলাকার আবুল কাশিমের ছেলে তোফাইল মিয়াকে আটক করা হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ ইফতার সন্ধ্যা ছয়টা দশ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা উনত্রিশ মিনিটে